গাড়িটা নামার পরে একটু অসুবিধা হচ্ছিল চালাতে তো ব্রেকে একটু অসুবিধা হচ্ছিল ফ্লোর তো আমরা ভাবলাম যে একটা অন্য রাস্তা দিয়ে আমাদের ফার্স্ট যেখানে অ্যাকোমোডেশন আছে সেখানে যাই তো সেদিক দিয়ে যেতে যেতে আমরা একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি যদিও এটা রেস্ট্রিক্টেড জায়গা এখানে ব্যারিকেড করা আছে চারিদিকে যাওয়া নিষেধ মানে ওই যে জায়গা ওই পাশটা যে দেখতে পাচ্ছি ওইখানে কাঁটাতারের বেড়া আছে কাঁটাতার না মানে বেড়া আছে মানে ওদিকে যাওয়ার নিষেধ খুবই সুন্দর জায়গা ওয়েদারটা তো এত সুন্দর মানে নীল আকাশের ব্যাকড্রপে সমুদ্রের জলটা তো দারুণ লাগছে দেখতে আর গাড়িটা আমাদের <laughs> so basically we took we took a different road this time. We instead of going towards Reykjavik and uh, then taking route one, this time we took the road down to Grindavik and right now we've chanced upon this area and there's an amazing lookout from here towards the sea but there's no the road that we can take so we've decided to go walking weather মানে এত সুন্দর আজকে যে ভাবাই যাচ্ছে না এত সুন্দর লাগছে আর ওখানে যেটা দেখতে পাচ্ছেন that is the Atlantic ocean and this is the southwest coast of Iceland আর এই সময়টা সব থেকে ভালো বলুন তো কেন প্রচুর পাখি আসে এই সময় আইসল্যান্ডে নেস্টিং সিজন তো প্রচুর পাখি দেখা যায় এই সময় Uh, এইসব জায়গাগুলো মোটামুটি uh, একেবারেই নন কমার্শিয়াল এটা ছিল আমাদের প্রাইভেট বিচ আইসল্যান্ডে This is so unpredictable. যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের আইসল্যান্ড সিরিজের নেক্সট ভিডিও অবশ্যই দেখতে ভুলবেন না